হ্যালো ভিউয়ার্স টিমপ্লেক্সের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে আছি নিবির হোসেন আমি আজকে দেখাবো কিভাবে একটা অফিসিয়াল কোনো প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্ট করলে সব এমপ্লয়ীদের কিভাবে ইনভাইট কার্ড তৈরি করবেন প্রোগ্রাম কার্ড খুব সহজে কোনো গ্রাফিক্স সফটওয়্যার ছাড়াই মাইক্রোসফট অফিস প্রোগ্রামের মাধ্যমে খুব দ্রুত এটা করা যায় চলুন শুরু করা যাক প্রথমে আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রামে নিচে দেখেন মাইক্রোসফট অফিস পাবলিশার একটা অপশন আছে অফিস পাবলিশারের সাইড পের অনেকগুলো অপশন আছে এখানে দেখেন প্রোগ্রাম প্রোগ্রামসের মধ্যে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে এর মধ্যে যে একটা আপনি সিলেক্ট করতে পারেন দেখেন এখানে business name progress program title description time start time সব কিছু আপনি সিলেক্ট করতে পারবেন डेट टाइम সব কিছু দেওয়ার পরে মনে করুন প্রেজেন্ট বিজনেস নেম এখানে সিলেক্ট করে দিতে পারবেন online show program title party night party কি ফোর যে কোনো একটা দিলাম program title here the party user চাইলে আপনারা এই ইমেজটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে চেঞ্জ চেঞ্জ করে চেঞ্জ হয়ে যাবে আমার মনে হয় এটা অনেক সুন্দর আছে ফন্ট কালার এভাবে খুব দ্রুত কোনো অ্যানিমেশন সফটওয়্যার ছাড়াই খুব খুব দ্রুত এবং সহজে এটা তৈরি করা যায় এখানে ডেট এবং টাইম স্টার্ট ডেট এবং টাইমটা দিয়ে দেবেন খুব সহজে এটা আপনার হ্যাঁ, চাইলে আপনার পেজ সাইজে চেঞ্জ করতে পারেন তারপর হচ্ছে এটা ইমেজ আকারে সেভ করে প্রিন্ট করতে পারেন বা এখান থেকে সরাসরি প্রিন্ট কম করতে পারেন যদি একটু পিসবি প্রিন্টার থাকে আদারওয়াইজ আপনি সেভ এজ ইমেজ ইমেজ করে নিতে পারেন এটা file save as JPG file এটাতে আপনি সিলেক্ট করে দেবেন ডেস্কটপ সেভ সেভ হয়ে গেছে এখন ওইটা প্রিন্ট বাইরে থেকে প্রিন্ট করতে পারবেন thank you thanks for watch my video